হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরি নাই একটুখানি হুশ হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস হাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ পূর্ণিমাতে ভাসা গেছে নীল দরিয়া সোনার পেনিস বানাইছিলা যতন করিয়া পূর্ণিমাতে ভাসা গেছে নীল দরিয়া সোনার পেনিস বানাইছিলা যতন করিয়া চেঞ্চানাইয়া চলে পেনিস দুই গেলে পুষ চেঞ্চেনাইয়া চলে পিনিস দুই বাগেলে পুষ রে মানুষ রঙিন ফানুষ দুম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ রে মানুষ রঙিন ফানুষ রঙিন মানুষ রে মানুষ মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জ্বালায় আছে সোনার পিদিম ধীর তোহরিয়া মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জ্বালায় আছে সোনার পিদিম তীর্থ হরিয়া ঝলমলাইয়া জলে পিদিম নিভা গেলে খুশ ঝলমলাইয়া জলে পিদিম নিভা গেলে খুশ হাইরে মানুষ রঙিন পানুষ দম ফুরাইলে ঠুস হাইরে মানুষ রঙিন পানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হোস হাইরে মানুষ রঙিন পানুষ রঙিন ফানুষ হাইরে মানুষ হাইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাইরে মানুষ রঙিন ফানুষ হাইরে মানুষ